আমার মোবাইলটা কথা বলতে ভুলে গেছে মেমোরির গানগুলো ভিসাপে ভরে গেছে আমার মোবাইলটা আমার কাছে আর নেই লুকানো আছে সে ভেজা বালিশের নিচেই প্রেমিকা তো না এখন স্টাইল করে হিসাবে ভরা গান প্রতি রাতে আমায় কাঁদায় হেডফোনগুলো আজ নষ্ট হয়ে গেছে প্রায় অভিশাপে ভরা গান প্রতি রাতে আমায় কাঁদায় হেডফোনগুলো আজ নষ্ট হয়ে গেছে প্রায় প্রেমিকা তোমার নাম দিয়ে ছেলেটা এখন স্টাইল করে প্রেমিকাটা দেখবে বলে আর কোনো দিন ছবি তুলবে না প্রেমিকা তোমার নাম দিয়ে সেভ করা নাম্বারে আর কোনো দিন কল আসবে না ছেলেটা এখন স্টাইল করে প্রেমিকাটা দেখবে বলে